صلى الله على محمد صلى الله عليه وسلم আর যেই তিনি বসতো তার মা বলতো বেটা তুই তাওরাত পড়িস না বন্ধ কর এজন্যই তুই তাওরাত পড়ে তুই নেকি পাবি না বরং গুণা হবে আচ্ছা এইরকম কোন মা আপনাদের গ্রামে খুঁজে বার করতে পারবেন কি ছেলে পড়ে কোরআন আর মা বলছে কি বেটা তুই কোরআন পড়িস না এরকম মা পাওয়া যাবে না তার কারণ মা চায় কি ছেলে ভালো হোক এমন কোন মা আপনি বার করতে পারবেন না কি মা বলছে কি ছেলে তুই কোরআন পড়িস না কিন্তু এ মা বলছে এ আল্লাহ কোরআনের তফসিল আপনার রুহুল বায়ানে আছে এবং আল্লাহ আব্দুর রহমান সুফুরি আলহি রহমান মাদালিসের মধ্যে লিখতে আছেন কি এ মা বলতে আছে বেটা করিস না ছেলে বলতে আছে মা কেন মা বলতে আছে বেটা তাওরাত তুই তেলাওয়াত করিস না এর জন্যই কি তাওরাত তেলাওয়াত করলে তুই সব পাবি না গুনাহ হবে ছেলে বলতে আছে মা কেন তাওরাত পড়ে আমি কেন লিখি পাবো না এটা হচ্ছে আসমানি গ্রন্থ মা ছেলে মায়ের বাধা শোনে না প্রত্যেকদিন এসে আপনার মদ পান করে অবরোধ করতে বসে যায় বাইরে মা জননী একদিন দেখুন আপনার মনে বড় কষ্ট হলো মা চিন্তা করতে আছে আল্লাহ আস্তে আস্তে আমার ছেলেটা জাহান্নামের দিকে এগিয়ে যায় আমি মা হয়ে কেমন করে তা সহ্য করব জননী গেল আর নৌজবান ছেলের সামনে থেকে ওই পাউরাতকে আপনার উঠিয়ে নিল আর যেমন উঠিয়ে আমাদের আদান ওই নৌজবান আল্লাহর বান্দা এত রেগে ছড়ে এত মতো হয়েছিল ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে দেওয়ার পরে জানো ডান হাত খেলা তুলে বেড়াদার সহজরে মায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল যেমন আপনার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দেওয়া মা বড় কষ্ট পেয়েছে বিরাদার মা হাও করে কান্না আরম্ভ করে দিল মা গিয়ে আজকে আমার ছেলেকে বাধা দিতে গিয়ে আজ আমার ছেলের হাতে আমি থাপ্পড় খেলাম আমার ওসমান বেটা আর আমাকে থাপ্পড় মেরে দিল মা বলতে আছে বলে আল্লাহ আমি তার মা আজকে তার উপরে নারাজ হয়ে গেলাম আর যতদিন পর্যন্ত আমি নারাজ থাকবো আল্লাহ তুমিও নারাজ হয়ে যাও আমার বেটার উপরে তুমি রাজি হবে না মা বকুয়া করে দিয়েছে বিরাদার ওই নজওয়ান কিন্তু সব কথাগুলো শুনলো আর যখন সব কথাগুলো শুনেছিল জীবনে যত গুণা করেছি তুমি পাঠিয়ে বলতে আছেন ফারিস্তা আল্লাহর বান্দাকে আমার বান্দাকে শুনিয়ে দাও আল্লাহর ফারিস্তা শোনাতে আছে বলে আল্লাহর বান্দা শোনো তুমি বারো বছর ধরে বনে জঙ্গলে ছেলে বুঝতে পারলো জঙ্গল ছাড়লো গ্রামে আসলো গ্রামে আসার পরে বেরাদার যখন গ্রামে প্রবেশ করলো কেউ চিনতে পারলো কেউ পারলো না যারা খেলার সাথী সঙ্গী ছিল দেখলো কেউ চিনতে পারলো কেউ পারলো না ওই ছেলেটা আপনার আস্তে আস্তে মায়ের দরবার পর্যন্ত পৌঁছালো ছেলে আসার পরে দেখতে আছে জানো মায়ের দরবাজাটা ভিতর থেকে না যাদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি তারা দেখলো চিনতে পারলো কেউ চিনতে পারলো না এবাদতে কাটালাম এত দিনে বুঝতে পারলাম আমার কোনো এবাদত কাজে আসবে না একটাই শর্ত তোমাকে মাফ করতে হবে মাফ মায়ের গালের দিকে ফেলফাল করে তাকাই ভাই মা বলতে আছে বলে বেটা আমার গালে কিছু দেখতে পাস নাকি ছেলে বলতে আছে মা কিছুই দেখতে পাই না মা বলতে আছে বেটা বছর পূর্বে আমার গালে দাগ ছিল গালের দাগটা মিটিয়ে গেছে হবে না অনেকগুলো শুকনো কাপকে চিতার মতো করে সাজাতে আছে কেউ জিজ্ঞাসা করলো কি লাফা বারো বছর পর তুমি গ্রামে আসলে অনেকগুলো শুকনো কাপকে চিতার মতো করে কেন সাজাও ওই আল্লাহর বান্দা বলতে আছে গ্রামবাসী শোনো কারো প্রতি যদি তার আব্বা মা নারাজ হয়ে যায় আল্লাহকে রাজি করা সম্ভব হবে না আমি হচ্ছে একজন হতভাগা ভুল করে মাকে একটা থাপ্পড় মেরেছিলাম আমার মা নারাজ তাই তো আমি জানি আমি যে আল্লাহর জাহান নামের আগুনে পড়ব আর আল্লাহর জাহান নামের আগুনে পড়ার পূর্বে আমি নিয়াদ করেছি এটাই আমি দুনিয়ার আগুনে নিজেকে পুড়িয়ে দিতে চাই চিতা সাজাতে আছি একদিন আল্লাহর বান্দা গিয়ে তার মাকে খবর দিল মা আগে তুমি নয় মাস তোমার গর্বে রেখেছিলে আজকে তোমার লাভ আজকে দুনিয়ার আগুনে নিজেকে পড়িয়ে দিতে চাই আল্লাহ আকবার মায়ের অন্তরে আল্লাহ তার এত মায়া মমতা দিয়েছে বেরাদার মা যেমনই শুনে নিয়েছে জায়গাতে যেখানে তার ছেলে চিতা সাজিয়ে আগুন জ্বালিয়ে মাসা আল্লাহ ঝাঁপ দিয়েছে আগুনে গ্রামবাসী আছে ছেলে আপনার আগুনের চিতায় দিয়েছে মা গেল মাকে যখন আগুনের চিতা থেকে দেখলো তো ছেলে উঠে আসলো মায়ের কাছে এসে মায়ের পায়ের তলায় লুকিয়ে পড়েছে মা আমি জানি আমি মা করে দিয়েছি মা বলতে আছে না ক্ষমাটাই তোকে করেছি কিন্তু যেই সময় আমি ক্ষমার ঘোষণা করে এলাম করি ওই সময় তো তুই আমার কাছে ছিলি না তুই কেমন করে জানলে আমি ক্ষমা করেছি ছেলে বলতে আছে একবারে আগুনের চিতার দিকে তাকিয়ে দেখো দাও দাও করে চলতে আছে আর এই আগুনের চিতায় যদি কোনো কাঁচা কাককে ফেলে দেওয়া হয় সময় লাগবে না মিনিটের মধ্যে পুড়িয়ে ছাই বানিয়ে দেবে কিন্তু দেখো দীর্ঘক্ষণ আমি এই আগুনের চিতাতে সাঁতার কাটতে আছি মা গো এই আগুন আমাকে পুরাতো দূরের কথা আমার দেহকে পুড়িয়ে দেওয়া তো দূরের কথা এ আগুন আমার শরীরে একটা লোক পর্যন্ত পুরাতে সক্ষম হয়নি তোমার দোয়া আমার জন্য আর হয়ে গেছে আর হয়ে গেছে তোমার করবার কোটে আজ আগুনের চিতা আমার জন্য জান্নাতের বাগান নবীর সাহায্যে হতে আল্লাহ কাছ থেকে এটাই শিখেছি কি কোনো ভালো কাজে যাওয়ার পূর্বে মায়ের একটু অনুমতি নেওয়া তো মাগো আজ তোমার কাছে অনুমতি চাই এজন্যই যে আজকে আমি একটা মনের নিয়াত করেছি কিসের নিয়াত নবীর সাহেব হুজাইফা ইয়াম বলতে আছে বলে মা আমার নেয়াত হলো এটাই আজকে মাগরীবের নামাজটা পড়বো রাসুলে কায় রাতের কিছু নেই নাবির পিছনে নামাজ পড়বেন নাবির সাহাবি হজরত হুজাই পায়ামনি বলতে আছে বলে মা গো আজকে নাবি পাক আকা পার পিছনে নামাজ পড়ে তোমার আমার জন্য জান্নাতের ছাড়পত্র করিয়ে নেব জোরে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা সাহাবিকে জানতেন না জান্নাত বানিয়েছেন আল্লাহ সাহাবিকে জানতেন না কি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না শিখ কিন্তু দেখুন দাদা হাজরাতে আপনার হুদাই ফাইয়ামলি বলতে আছেন বলে মা আজকে নিয়াত রেখেছি এটা আজকে নাদির দাম ধরে তোমার আর আমার জন্য জান্নাতের ছাড়পত্র করিয়ে নেব মা মসজিদের নবমীতে আসতেন মগরীর ফল করতে আছেন আল্লাহ ফরজ নামাজটা আদা হলো এবার ফরজ নামাজ আদায় হয়ে গেছে এবার দুসন্নার দুই রাখাত আর নকলটা পড়ে নেওয়ার পরে আমি আমার মনে কথা আমার রসুলের কায়নাতের কাছে ব্যক্ত করে দেব অর্থাৎ আমার মনের কথা আমি বলবো নবী পাক মুস্তফার সাহাবী হযরত ইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সুন্নাত আর নকলটা পড়ে নেওয়ার পরে এবার দেখতে আছেন যে আপনার যতগুলো আপনার সাহাবী ওই মসজিদে নামাজ করেছিলেন সবাই সন্ধ্যা তার নকল করে নেওয়ার পরে একে একে আগুন অপর বাড়ির রাস্তা ধরে নিয়েছেন শুধুমাত্র দয়ার নবী আকা মুস্তফা তার নামাজের মধ্যে আছেন নামাজ পড়তে আছেন আমার নবী নবীর সাহাবি অপেক্ষা করতে লাগলেন শেষ হবে আর নামাজটা শেষ হলে মনের কথা বলবেন নাবির সাহাবি আমার ছেলে নব্বীর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবির সাহাবি অপেক্ষা করতে আপনাদের আবার কিন্তু আপনার নবী আমার নবী নামাজকে এত লম্বা করলেন রাসুলে কায়রা নামাজ বললেন নাবি আর নামাজ শেষ করা মাত্রই জানো মসজিদে নবীতে আমার এশার নামাজের জন্য আজান হয়ে গেল সাহেব পায় চিন্তা করতে আছেন ইয়া আল্লাহ এশার নামাজের জন্য আজান হয়ে গেল এবার তো এশার নামাজটা শুরু হবে অপেক্ষা করেছিলাম কিন্তু সুযোগ হলো না মানের কথা মুস্তফাকে জানাতে পারলাম না যাক এশার নামাজটা আদায় করে নেব আর এশার নামাজের পরে মনের কথা মুস্তফাকে জানিয়ে দেব নবী সাহেব রাসূল কায়নাতের পিছনে এসার ফরজ চার রাকাত আদা করলেন চার রাকাত আদা করে নেওয়ার পরে নফল বেতের সন্ন্যাত আদা করে নিয়েছেন নবীর সাহাবি এবার বলবেন মনের কথা কিন্তু নামাজ শেষ নিজ চলতে আছে নামাজ কমপ্লিট করে নেওয়ার পরে মা আয়েশার যেতে লাগলেন আল্লাহ মাগের থেকে নিয়ে সাত পর্যন্ত অপেক্ষা করলাম সুযোগ হলো না মনের কথা মুস্তফাকে জানাতে পারলাম না ভেবেছিলাম এসে নামাজের পরে বলবো কিন্তু এখন মুস্তফা হাঁটছে আপন বাড়ির দিকে বলবো তো কেমন করে বলবো নবী বাবাজি তাহলে আমার মনের কথা মনে রয়ে যাবে নবীর সাহাবী সাহেবের আদর আল্লাহ পাকের নবী আগে আগে হাঁটতে আছেন আর ওই রাসূলের কাহিয়াতের সাহাবী আমার নবী পাকা কামুস্তফার পিছনে হাঁটে নবীর সাহাবী চিন্তা করছেন করব কি যদি কাল পর্যন্ত নাম আছে আল্লাহ সাহাবি হওয়ার পর চিন্তা করতে আছেন যদি কাল পর্যন্ত নাম